বক্তব্য রেখেছেন পিতা মাতা দুজন উস্তাদ মুরব্বী পীর সাহেবদের পায়ের মধ্যে চোমা দিবে এটাই শরীয়তের বিধান পিতা মাতা উস্তাদ গুরুজনের পায়ের মধ্যে চোমা দিব কারা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো মানে আমরা যেন পথে চলতে পারি রাস্তাল মুস্তাকিমের পথে চলতে পারি গোলামি যেন করতে পারি আল্লাহ তুমি আমাদের সেই তো তোর পালাই হচ্ছে গুরু শিষ্যের পালা আমাদের আর আরমারা ফকরহাটি দরবার শরীফের কমপক্ষে দুইশোটা অনুষ্ঠান দুই একটা অনুষ্ঠান শাখা প্রশাখা মিলে সারা বাংলাদেশে বছরে দুইশোটা অনুষ্ঠান করে যেটা আমার জীবনে পঞ্চাশটার করে পড়ে

বাজান বাজান বাজান বাজান তোমাকে পায়ে সেই গুরু শিষ্য পাড়ার মধ্যে আমার যে গুরু দায়িত্ব দরকার থেকে দেওয়া হলো শিষ্যের ভূমিকায় দাঁড়ায় আমাদের শরীয় সরকার এরা মুক্তি আমাদের করছে একশো টাকা হ্যাঁ, টাকা একশো প্রশ্ন আন্দাজে এই সম্মানিত হয় নাই দাম হয় নাই দুশো টাকা কেজি ধন্যবাদী আর বাড়ি আমরা ভিক্ষে দিন ভিক্ষে বাগানে যাওয়ার আগে বলবো অনেক ভুল তো যে হবে হওয়াটাই স্বাভাবিক আমি একেবারে একজন সাধারণ মানুষ বাবা গান ভালোবাসছিলাম সেই ভালোবাসার থেকেই পর্যন্ত আপনাদের দোয়া আমি যদি জানতাম আমার গান নিয়ে খাইতে হবে তাই তো গান শেখা মনে হয় হইতো গান ভালোবেসেছিলাম ছোট্ট সময় থেকেই হয়তো কোনো সাধু কোনো মহতের কোনো গুরুজনের আশীর্বাদ পেয়েছিলাম তাই গান কত মানুষ এখানে অনেক মানুষ আছে দু একশো গান তারা জানে তারা গান মানুষের মধ্যে বদলায় গাইতে কোনো না কোনো মহৎ মানুষের গুরুজন গুরুজনের আশীর্বাদ ব্যতীত এটা করা কোনো মতে সম্ভব তো যাই হোক মনুষ্য শিক্ষার দিকে আর যাবো না দার্জিলিং সেন্টার উপর একটা প্রশ্ন আমরা যে গুরুজনদেরকে ভক্তি করি এটা নিয়ে সমাজের মধ্যে কথাবার্তা হয়ে থাকি আমি এই বিষয়ে আজকে বেশি কথা বলুন না কেন বলবো না আমাদের বাংলাদেশের যিনি ইসলামিক ফাউন্ডেশনের যিনি গভর্নর বর্তমান বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের যিনি গভর্নর তিনি হলো আমাদের সারসিরা দরবার শরীফের একজন খলিফা যার নাম ডক্টর কফিল উদ্দিন সরকার সালিহি মাত্তাজিল্লাহ আলী তিনি অর্ডার দিয়েছেন তিনি বক্তব্য রেখেছেন পিতা মাতা দুজন উস্তাদ মুরব্বী পীর সাহেবদের পায়ের মধ্যে সোমা দিবে এটাই শরীয়তের বিধান এরপরে আমার কোন দলিল এই জায়গায় আমার কাছে বহু দলিল আছে যদি কোন যে আবু সরকার আমি ইচ্ছা করলেই রাখতে ভরে তাজি দিচ্ছে তার দলিল দিতে পারবো আল্লাহ রহমত আপনাকে দোয়ায় দুই নম্বরের কথা হলো আদমকে সে সৃষ্টি করে আল্লাহ তারা আদমরে কি কইছিল তুমি হস করে আইছো রোল্লা করো নামাজ এগুলো একটা আল্লাহ তারা বলেন নাই কিন্তু আদমকে সৃষ্টি করে আদমকে সৃষ্টি করে আল্লাহ তারা করতে বুঝবেন আদমরে সৃষ্টি করেই ফেরেস্তাকে চেষ্টা করতে বলা হয় নাই কখন বলা হলো আদমের মধ্যে যখন নূরে মোহাম্মদী সত্তা বর্ত হল আদমের মধ্যে যখন নূরে মোহাম্মদী সত্তা প্রতিষ্ঠিত হল এইবার আল্লাহ তারা ঘোষণা করলেন ওই যে মালাই মালাইকাতি জুদুলি আদামা আশা জুদু ইল্লাই ইবলিসা আবা পারা ওয়া মিনাল কাফিরিন সূরা বাকারা 34 নম্বর আয়াত আহা আহা কখন সেজদা করতে কইল আদমের মধ্যে সুরাত দেওয়া হয়েছে কার সুরত কথা বলেন কার সুরত উত্তম স্বভাবটা আমি আদমকে দিয়েছি আলা সুরাত আদমকে দেওয়া হয়েছে তাহলে স্বভাবটাও রুহটাকা নাফাত্তু রুই একটি দিবার আল্লাহ আদমকে সেজদা করতে তাদের বলে নাই যখন পর্যন্ত নূরে মুহাম্মাদি সত্তা আদমের মধ্যে প্রতিষ্ঠিত হয় মানুষ সেজদা করা পায় এটা আমি মানি একটা লোক যদি জীবনে দেখাইতে পারে বলতে পারে পুরান হাদিস দ্বারা নূরে মুহাম্মাদি সত্তাকে চিন্তা করা পাপ জীবনে গান গাবো না কোন মানুষকে মানুষ চিন্তা করে না মিয়া আপনার চেয়ারম্যান আছে এমপি সাহেব আছে তার ভাই করে হ্যাঁ। মানুষ যে পছন্দ হ্যারে মারি বলে পড়ে কেন বলে তার মধ্যে তার সাধনার দ্বারা নূরে সব সংখ্যাপত্র এই জন্য আল্লাহ বলেছেন এই পয়লা মালাই কাঠি আদামা আদমের আদম হলো কেবলা ফেরেস্তা হলো তার সেজদাকারী এই তাজিমি সেজদা তাজিমি সেজদা ছাড়া কোনো সেজদাই আজ আমার এবাদতের ওইটাই এবাদতের চিন্তা তার ভক্তরা সেজদা করেছে তাজিমের সেজদা করেছে চোবা দিয়েছে ভাই নবীজি কদম মোবারক চোবা দিয়েছেন হাতের মধ্যে চোবা দিয়েছেন আদাবুল মুফরাদ বুখারী শরীফের লেখক ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাই আদাবুল মুফরাদের মধ্যে লিখেছেন নবীজির হাতে কদমে তার দেশে রাজা বাদশারা এসে নবীর কদমের মধ্যে চোবা এই জন্য আমি এই কথা বেশি বলুন না এটা আমাদের বর্তমান বাংলাদেশের যিনি গভর্নর ডক্টর কবিরুদ্দিন সরকার সালি মাদ্দা জিল্লা উনি এই বিষয়ে অনেক কথা বলছেন আমরা বললে আপনারা বিশ্বাস করবেন না কারণ আমাকে তো ডিগ্রি নাই আমাকে আছে আমাকে নাই ডিগ্রি আছে গেলে এক এই যে যে যে ভারতের মধ্যে একটা মাদ্রাসা আছে ওইটার নাম হলো দাউবুল মাদ্রাসা বাবা নাম শুনছেন দারুল উলুম মাদ্রাসা এই মাদ্রাসা যিনি ওই দেওবন্দে তিনি ফাতোয়া লিখেছেন তার নাম হলো মাহমুদুল হাসান দেওবন্দি সাহেব তার ফাতোয়ার কিতাবের মধ্যে লিখছে তিন রাত পাশে আউলিয়া মুস্তাকিকু কদম মুসিবঙ্গে মুস্তা হবে একজন মানুষ পাঁচজনের পায়ের মধ্যে সুমা সেজদা করতে তার প্রথম হলে সন্তান তার বাবা মায়ের পায়ের মধ্যে সুমা দিবে বুঝলেন নাই ছাত্র মাস্টারের পায়ের মধ্যে সুমা দিবে দেশের নেককার বাদশাহ হলে প্রজারা তার পায়ের মধ্যে চুমা দিবে গুলাম তার মাওলাকে পায়ের মধ্যে সুমা দিবে আর ভক্ত তার পীরের পায়ের মধ্যে সুমা মুর্শিদদের পীর মুর্শিদ মাতা পিতা ও গুরুজনদের পায়ের মধ্যে শুনে দিক যে গুরুজন হক আলেমদের হাতে পায়ে চোমা দোয়া তাই হাতে পায়ে সুমে দেওয়া যদি যদি মাথা নিচে না করা যায় তাহলে আলেম সামনে উল্টেই দিয়ে পাও সামনে গা আস্তে আস্তে আস্তে আস্তে আমি একটা কথা কই আল্লাহ হাজির নাজির কিনা আমরা যা করতেছি আল্লাহ দেখে কিনা আমার কথা আল্লাহ শুনতেছে কিনা তা যদি আপনারা বিশ্বাস করেন আমি দাঁড়াই কইলাম আল্লাহকে হাজির নাজির রেখে অলি আল্লাহকে সামনে করে কইলাম আপনার বাবার পায়ের মধ্যে সোয়া দিবেন মার পায়ের মধ্যে সোয়া দিবেন গুরুজনদের পায়ের মধ্যে সোয়া দিবেন ওই আল্লাহের পায়ের মধ্যে সোয়া দিবেন এতে যদি কোনো পাপ হয় সেই পাপের জন্য করে আসলে আমি দায় থাকবো আমি নিব এরপরেও যদি কেউ এই তাজিমি সেলতা না করে তাই মনে করবে আমাদের মধ্যে শয়তানের রক্ত আমি পাপ নিয়ে কথা বলি আমরা পিতা মাতা উস্তাদ গুরুজনের পায়ের মধ্যে চোরা দেবো আল্লাহ আল্লাহ তুমি কবুল করো মানে আমরা যেন অলি আল্লাহের পথে চলতে পারি মুস্তাকিমের পথে চলতে পারি অলি আল্লাহের গোলামি যেন করতে পারি আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক একটা গান গাইছে যতদিন গান গাইছি হ্যাঁ তা মনে হয় আমার কপালে আর জুটবে না এ ওটা অন্তন বাবার করছে হ্যাঁ ওটা লাইন না না এটা খাবো এটা আমার দেব না না না এর মধ্যে এটা চলবো না বলো বলো বলো আমি সেন্টিভ পাই কিছু নেই কোহতে করতেছে আমার না দেহের কালমা দেখবো আমি দেহের কালমা দেখবো আমি কালে মারবে বুঝাও বলে কিভাবে তাই সাবুত করে দয়া কইরা দিবে আমারে কইয়া দিবে দেখাইয়ে ফের কালবা দেখবো আমি কালাম হইতে কলম হইলে ভাবে তাহার আমি আইসো কোন জায়গাতে গেল জমা হয়ে সেখানে হইতে কোন বা পথে যাইব ভক্তের কলমে পিঠে যাই ভক্তের কলম জানি কালেমার কি নকশা আছে জানতে চাই দয়ালের কাছে করি বড় কাঙ্গাল হইয়া বলো কলমের দরজা কয়টা খুইলা বলো বাপের বেটা কোন দরজায় কোন মালিক রয় কোন দরজায় উকি দিলে একটা মসজিদ সামনে মিলে কোন নামাজ হয় দরজা খুলিয়া শুনি একটা বাকি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পরে তিন সাগরের পানি দেয় সরকার রশিদ বলে এই জায়গাতে বলবে কথা কোরআন মতে তাই তো ডাকি তোমার দয়াল বাবা কইয়া সত্য জবাব দিতে হবে অন্তর হইতে ভক্তি থাকবো না তোমার কালেমার গাছে ফল ধরে সে ফল খাওয়ার নাম বসো বসো বসো বাবারা আমার দু মিনিট টাইম দিলেন তো বাবা তো বাবা তো সেরে হ্যাঁ। তুমি এক কাম করো তুমি তো কত গান গাইছো হ্যাঁ। তুমি ক্লান্ত হয়ে গেছো আমি হ্যাঁ, আর গাইছি তা মানে তুমি ওই যে যে ঘরে আসিলাম ফ্যান আছে ঘর আছে বাবা কইছে তোমার ঘুম করবে <laughs> আর সবচেয়ে বেশি ভালো নিয়ে চা করে দিতে হবে হ্যাঁ। হ্যাঁ, আমার ছোট ভাই অসীম বাবুল আপনারা দেখছেন আমার অসীমের এক ছাত্র আছে তার নাম হলো নজরুল তুমি আর কি কালা ওই শেষ কালা ওইটা একদম পাকানো রশির তারা মার খেয়ে গেছে আমি সাতশো টাকা হলো জামালো হিন্দু বাড়ি গান তারপরে তারা হলো বৈরি সাওয়াল গ্রামের ডাক্তার আমার অঞ্চলে হাল খাটাই ওই গান দেয় ওই বাড়ি জানে তারা তো যে মানুষ তারা তো সহজে মাছ মশালি জানি তাই না গান হলো টিভি বলে আপনার খাওয়াটা স্টেজ চলে যান পয়লা খা

পরে আমাদের কচুরে গোল গোল করে কাইটে তেল দিয়ে বাইকে রসা রসা করছে আমি মনে করছি এটা বুঝি মাছ দেখি কচুর রসা খাল মশা বয়ের যে মাটি খাই কয়টা É agora você fosse um sapo. Sou idoso do vai ter uma dita aí, Vai. Aí eu acabo de esquecer, Sou sapo, você não me ouve. Meu Deus, eu pedi libertar eles. Está muito mundo cruzado, eu pedi mim. এসে কইতেছে বাবা গোসলাটা দিবা আচ্ছা, নজরুল খাবে বলছিল এইগুলি বুঝি এটা আসবা কসু এটা আমার বাবা করে তোমার কম পারবেন কোন সময় দিয়ে কিন্তু কি করে আবার কবি সরকার সামনে বসা ভেজাল ভেজাল লাগে একটু আপনারা আমার দিকে মন যা পারে না আপনারা গান শুনে যদি কাপড় দিলে যদি টেবল সিট দিলে বস্তু হয়ে তাহলে বলেন তো তুই কি অবস্থা করছিল আমার গান আসলে এবার আমরা একটা কথা বলি বলেন কালেমাটা যদি আপনি দেখতে চান আমাকে প্রশ্ন করেছেন কালেমার নকশাটা কি জানতে চাই আদম যখন দুনিয়াতে আসলেন আদমের উন্মতরা কালেমা পড়েছিলেন ما আদমা শফিউল্লাহ এরপরে আসলেন কে লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফা এরপরে আসছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আচ্ছা লা ইলাহা তাই আল্লাহ ছাড়া পাশের ডাকিরা আদম এরপরে লাইহারিল্লাহ পাশে দাউদ খলিফাতুল্লাহ এটা মানুষ না আল্লাহ মানুষ আমাদের আসানুল্লাহ খন্দকার সাহেব রাজশাহী আসানুল্লাহ খন্দকারের নাম শুনছেন না উনি একটা গান লিখছে দেখিয়া নয়নে পাঠ করো জবানে দূর হবে লানতুল্লাহ পরে মোর মুর্শিদ আল্লাহ হ্যাঁ, এটা হলো নকশা এটা কি এটা কি নকশা এটা বাদ থাকে না কেন না জালালউদ্দিন রুমি কয় হ্যাঁ? মুর্শিদের খেদমতে গেলে রাসুলকে দেখিবে আর রাসুলকে দেখিলে তুমি আল্লাহকে বলেন আমি আমার বিয়ের চেহারার মধ্যে মোহাম্মদ মুস্তফাকে দর্শন করিয়াছি শুধু মোহাম্মদ মোস্তফাকে নয় আমি আমার আল্লাহকেও দর্শন এরপর যদি তুমি না দেখো তাহলে তো বোঝা লাগবে তোমার যে মাছ টাকা কিলো সে পুরারোকে দিয়ে বোয়াল মাছের টাকা কিসে এই কাটা মিস হইল মাছ কিনে নিয়েছে ডাক্তারের কাছে গেছে হোমিওপ্যাথি ডাক্তার ডাক্তার গুলো কি হয়েছে কাটা মিলছে কি মাছের কাটা বোয়াল মাছের কতবার বোয়াল দেয় পনেরো কি সেই মাছে কাটা মিলছে বাবা এবার ডাক্তার তো কাটার চিকিৎসা না তা হাত ওষুধ দিই ওষুধ দিই বলে কাটা تصحب الله আগে রাখা আনলে আইয়ে